আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটি বিটকয়েন আর্নিং ওয়েবসাইট আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি বিটিসি আর্নিং ওয়েবসাইট শেয়ার করা হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অনেকে যেহেতু মোবাইল ইউজার রয়েছেন এবং কমেন্ট করেন সুতরাং সেই ভিত্তিতে আমি ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি সুতরাং আজকে এই একটি ট্রাস্টেড ওয়েবসাইট শেয়ার করব যেটি থেকে ফ্রি বিটকয়েন আর্নিং আপনি করতে পারবেন পৃথিবীর যে প্রান্ত যে কোনো প্রান্ত থেকে বসে সো এটির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আপনি এখানে দুভাবে কাজ করতে পারবেন আপনি আর্নার হিসেবে কাজ করতে পারেন অথবা আপনি এখানে অ্যাড দিয়েও আর্নিং করতে পারবেন সুতরাং যেহেতু আপনি স্টুডেন্ট অথবা আনস্কিল্ড অথবা কোনো রকম দক্ষতা বা ইনভেস্টমেন্ট করা ছাড়া আর্নিং করতে চাচ্ছেন সুতরাং আপনি আর্নার হিসেবে কাজ করবেন প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যদি আপনি কাজ করেন তাহলে পার ক্লিকে এত এম বিটিসি পাবেন এবং পাশাপাশি এখানে আর্ন আপ টু এত BTC per affiliate referral link referral ক্লিকে পাচ্ছেন এবং মিনিমাম পে আউট হচ্ছে এত এবং অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রাম এখানে চালু রয়েছে সুতরাং আপনি সেখান থেকে forty two six eighty percent পর্যন্ত কমিশন জেনারেট করতে পারবেন অনায়াসে সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসে এখানে কাজ করার একটি সুযোগ তৈরি করে নিতে পারবেন সো ভিডিওটি uh, সম্পূর্ণ করার আপনি uh, সম্পূর্ণ করার জন্য অনুরোধ uh, থাকবে সো আমি ভিডিও শেষে বলে দিব যে আরো কিছু টিপস যেগুলো হয়তো আপনি কাজে লাগিয়ে মাস শেষে একটি ভালো ইনকাম এনশিওর করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারো সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন অলরাইট সো লেটস আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এটি এই ওয়েবসাইটটির নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে btcclicks.com এটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং 2000 তেরো সালে জন্ম নেওয়া বা লঞ্চ করা এই ওয়েবসাইটটি দু সাল পর্যন্ত স্টেবল রয়েছে মার্কেটে এবং পাশাপাশি অনেকেই কিন্তু এখানে ইনকাম জেনারেট করছে খুব সহজে সুতরাং আমি এটি আর দেখাচ্ছি না প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে যদি আপনি সাইন আপ করতে চান বা নতুন হিসেবে এখানে জয়েন করতে চান সো প্রথমে এখানে আর্নার সাইন আপ যেটি লেখা রয়েছে তার মানে আপনি একেবারে আর্নিং করতে চাচ্ছেন সুতরাং এখানে আর্নার সাইন আপে ক্লিক করবেন আর্নার সাইন আপে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি আহ ইন্টারফেস উপস্থিত হবে তার মানে আপনাকে প্রথমে প্রয়োজনীয় ইনফরমেশন এগুলো দিতে হবে আর্নার সাইন আপ যেটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আমাকে আপনাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে আপনি চাইলে মোবাইলে অথবা কম্পিউটারে দুইটি ডিভাইসে আপনি কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে তবে আপনাকে মনে রাখতে হবে যে একটি ডিভাইস থেকে একই নামে আপনি দুবার অ্যাকাউন্ট করতে পারবেন না তার মানে যদি করেন তাহলে তারা কিন্তু সেটি ব্যান করে দিবে সো প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে এরপর একটি সেম ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এরপর পাসওয়ার্ড দিতে হবে এরপর কনফার্ম পাসওয়ার্ড তার মানে সেম পাসওয়ার্ড দিতে হবে এবং পাশাপাশি এখানে যে একটি স্যাক বক্স দেখতে পাচ্ছেন স্যাক বক্সে ক্লিক করতে হবে স্যাক বক্সে ক্লিক করার পরে আপনি সরাসরি তাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন এরপরে যেটি সেটি হচ্ছে যে আপনি আপনার মেইলের মধ্যে একটি মেইল পাবেন সেই মেইলকে আমি এখন চেক করব অলরাইট এখানে দেখতে পাচ্ছেন একটি মেইল চলে এসেছে সেটি হচ্ছে যে BTC click sign up so আমি এটিতে ক্লিক করছি এরপর এখানে ভেরিফাই যেটি দেখতে পাচ্ছেন সেই ভেরিফাইয়ের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে একটু লোডিং নিতে হবে সময় নিতে পারে এরপরে আপনাকে এখানে লগ করতে হবে তার মানে আপনি যে এখানে সাইন আপ করেছেন সেটি যে sign up complete you can log in using your email and password তার মানে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে আমি অলরেডি লগ ইনগত অবস্থায় আছি সুতরাং আমার যে ইন্টারফেসটি শো করছে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি তার মানে এখানে আমি লগ ইন করে ফেলেছি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে সাইন আপ করবেন এবং কিভাবে লগ ইন করবেন এবার হচ্ছে মূল অংশ অর্থাৎ এখানে কিভাবে আপনি কাজ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনার আপনি অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে অনায়াসে এই জিনিসগুলো বুঝে যাবেন সো সার্ফ আপনি ক্লিক করবেন সার্ফ ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণে অ্যাডস এর অ্যাডস দেখা যাচ্ছে যেগুলো আপনি 10 সেকেন্ড 30 সেকেন্ড 20 সেকেন্ড পর্যন্ত স্প্যান করলে আপনি নির্ধারিত যে বিটিসি টুকু রয়েছে বিটিসি সেটি আপনি আর্নিং করতে পারবেন এবং আমি ভিডিও শেষে বলে দিব কিভাবে বিটিসি গুলো আপনি উইথড্র টাকাতে কনভার্ট করে নিতে পারবেন এবং সেটি উইথড্র করে নিতে পারবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত ভিডিওটি দেখবেন সো প্রথমে যে কাজটি করবে সেই কাজটি হচ্ছে যে এখানে একটি আর seven hundred eighty dollar per day first income after five minutes এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটি নেক্সট ব্রাউজারে নিয়ে আসবে এখানে যে নির্ধারিত সময়টুকু সেই সময়টুকু এখানে দেখা যাবে অর্থাৎ আপনাকে ওয়েট করতে হবে এই ওয়েবসাইটে আসার পরে এই যে একটি সময় কাউন্ট হচ্ছে যে এইট সেভেন টেন করে অর্থাৎ টোটাল টেন সেকেন্ড আপনাকে এই ওয়েবসাইটে একটু ওয়েট করতে হবে সুতরাং আপনি এর বিনিময়ে নির্ধারিত যে টুকু তারা দিবে সেটি অবশ্যই আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং একটি ক্যাপসা আসবে সেই ক্যাপসাটি আপনাকে ফিল আপ করতে হবে ক্যাপসার মধ্যে বলেছে যে এখানে ট্রাফিক লাইটস তার মানে আপনাকে এখানে ট্রাফিক গুলো সিলেক্ট করে দিতে হবে দেন নেক্সট এই কাজগুলো আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে আমি এগুলোর উপর বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আশা করি যদি সেটি মিস করেন অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন কিভাবে ক্যাপসা ফিল আপ করে আর্নিং করতে হয় সো এটি আমি করে ফেলেছি যে ইউ হ্যাভ বিন পেইড এত বিটিসি সুতরাং আপনি এটি আপনার অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই অ্যাড দেখতে পাবেন এখানে জমা হয়ে গেল আমার নির্ধারিত যে এমবিটিসি সেটি ব্যালেন্সের মধ্যে জমা হয়ে গিয়েছে আশা করি আমি আরেকটি দেখাচ্ছি যে নেক্সট যেটি আমি একটু এটি হয়ে গিয়েছে এটি হয়ে যাওয়ার পরে আমার এই ধরনের একটি লেখা চলে আসবে তার মানে এটি হলুদ হয়ে যাবে এরপরে যে নেক্সট অ্যাডটি সেই নেক্সট অ্যাডের মধ্যে আমি ক্লিক করলাম নেক্সট অ্যাডে ক্লিক করার পরে আপনি এটি বিউ করবেন বিউ করার পরে এখানে একটি সময় কাউন্ট হতে থাকবে তার মানে এটি total thirty second thirty second পর্যন্ত আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে ওয়েট করতে হবে দ্যাটস ইট এতটুকু এর বাইরে কিন্তু আর কিছু নেই জাস্ট এই কাজটুকু কিন্তু আপনি অনায়াসেই একটি ডিভাইস দিয়ে করে নিতে পারবেন এবং সহজে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন অলরাইট এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সময় শেষের পথে এটি টু সেভেন ওয়ান সেভেন হয়ে গেল এবং এটির মাধ্যমে আমার যে নির্ধারিত এখানে একটি ক্যাপচা চলে আসছে sixteen minus one that means one five এটি হচ্ছে ফিফটিন ফিফটিন হয়ে যাওয়ার পরে এটি আমার ব্যালেন্সে জমা হয়ে গেল অর্থাৎ টোটাল কত হয়েছে সেটি আমি এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি একটু রিফ্রেশ দিচ্ছি আগে ছিল এত এবার আমি একটু একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরিবর্তে আমার কিন্তু টোটাল এত এমবিটিসি হয়ে গিয়েছে এভাবে আপনি নির্ধারিত যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো কিন্তু এখান থেকে অনায়াসে দেখে দেখে কিন্তু আপনি ক্লিক করে করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে যেটি হয়ে যাবে সেটি কিন্তু রাইট মার্ক দেওয়া থাকবে সো এইভাবে কিন্তু আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিতে কাজ করে হিউজ পরিমাণ এমবিটিসি কালেক্ট করতে পারেন এবং সেটি টাকাতে কিভাবে কনভার্ট করবেন সেটি এবার বলছি তো প্রথমে আপনাকে কাজ করতে হবে কাজ করার পরে সেটি কিভাবে উইড্রো নেবেন সেটি আমি এবার দেখাচ্ছি সো আমাকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সরাসরি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আপনি এখানে উইড্রো উইড্রো বাটনে ক্লিক করলে আপনি উইড্রো অপশনগুলো পেয়ে যাবেন তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনি এখানে রেফার করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার একটি রেফারেল কোড তৈরি হয়ে গেছে এটি আপনি বিভিন্ন ধরনের social media like Facebook Twitter Pinterest Instagram Telegram channel WhatsApp group বা বড় বড় যে গ্রুপগুলোতে অনেক মানুষের সমাহার রয়েছে বা সমাগম রয়েছে সেখানে কিন্তু আপনি প্রোভাইড করলে আরেকটি ইনকাম জেনারেট করার সুযোগ রয়েছে অলরাইট এবার দেখাবো কিভাবে উইড্রো করে নিতে হয় সেটি হচ্ছে উইড্রো বাটন আপনাকে ক্লিক করতে হবে উইড্রো বাটনে ক্লিক করার পর এখানে যে বিটকয়েন অ্যাড্রেসটি সেটি আপনাকে দিতে হবে বিটকয়েন অ্যাড্রেস কোথায় পাবো পাবেন সেটি বলছি আপনার যদি কয়েন বেসের মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কয়েন বেসের মধ্যে এটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং সেখানে গিয়ে বিটিসির মধ্যে বিটকয়েনের মধ্যে ক্লিক করবেন বিটকয়েনের মধ্যে ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর সরাসরি আপনি এখানে রিসিভে ক্লিক করবেন তার মানে আপনি সেম কাজটি মোবাইলেও করে নিতে পারেন কয়েনবেসের অ্যাকাউন্ট খোলা সো এবার আমি সেটি কপি করছি কপি করার পরে সরাসরি আমি চলে যাচ্ছি বিটকয়েন অ্যাড্রেস যেটিতে সেটি আমি পেস্ট করব অর্থাৎ এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে ক্যাপসাটি আমি ফিল আপ করে দিব এখানে আপনার টোটাল অ্যামাউন্ট যদি এই পরিমাণ হয় আমি দেখাচ্ছি এই যে এই পরিমাণ টোটাল ব্যালেন্স যদি হয় তখন আপনি উইড্র এর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন সো এখানে সিমনি রয়েছে সিমনি হচ্ছে এটি এটি তারপর আমি এটি ফিল করে দিব দ্যাটস ইট ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পরে আরেকটি সিমনি আসছে এখানে সেটি ফিল করতে হবে ভেরিফাই আমি ক্লিক করলাম দ্যাটস ইট এতটুকু সো আমার এতটুকু অ্যামাউন্ট হয়ে গেলে আমি অনায়াসে এখান থেকে উইড্রটা নিতে পারবেন এটি আরেকটি এটি একটি অপশন এবং আরেকটি দ্বিতীয় অপশন রয়েছে উইড্রো করার আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন cash wallet BD dot com এটি বাংলাদেশের একটি ট্রাস্টেড ওয়েবসাইট তার মানে যে কোনো ধরনের কারেন্সি এক্সচেঞ্জ করার এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে পারফেক্ট মানি রয়েছে বিকাশ পার্সোনাল বিডিটি লিথেরাম তারপর রয়েছে এখানে লিড কয়েন ইথারাম ইউএসডি রয়েছে এগুলো আপনি ইউজ করে এখান থেকে আপনি রিসিভ করে নিতে পারেন নগদ বিকাশ অথবা পার্সোনাল তার মানে ওয়ান ডলার হলে এখান থেকে আপনি খুব সহজে এক্সচেঞ্জটা করে নিতে পারেন সো এটিও আমি রিকমেন্ড করছি ইউজ করার জন্য যাদের কোনো পেপাল অথবা কোনো বিটকয়েন অ্যাড্রেসের বিটকয়েন বিটকয়েন অ্যাড্রেস জামলা মনে হয় তারা কিন্তু এই ওয়েবসাইট ইউজ করতে পারেন সো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে এ ক্লিক দিয়ে রাখুন রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন সো আশা করি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে এবং আমি বলেছিলাম যে ভিডিও শেষে কিছু টিপস এবং ট্রিক্স বলে দিব সেটি হচ্ছে যে আপনি কোনো স্কিলে না থেকে থাকে অথবা কোনো রকম এক্সপেরিয়েন্স অথবা টাকা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি না থাকে তাহলে এই ধরনের আপনি পাঁচটি ওয়েবসাইটকে চুজ করবেন সেই ওয়েবসাইটগুলোতে ডেলি সাত থেকে পাঁচ ঘন্টা যদি আপনি অ্যাটলিস্ট সময় দেন মাস শেষে আপনার হ্যান্ডসাম না হলেও বড় ধরনের ইনকাম না হলেও আপনার মোটামুটি একটি হাত খরচের টাকা এনশিওর হবে সুতরাং এই টিপসটি কাজে লাগিয়ে আপনি এগিয়ে যান পাশাপাশি আপনি একটি স্কিল ডেভেলপ করুন যেগুলো একটি ক্যাটাগরির উপরে এবং চাপিয়ে পড়ুন আর্নিং এর উপরে সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আর catch you guys in my next video till then take care